মোহাম্মদ গোলজার হোসেন প্রশ্ন করেছেন ট্যাবলেট ইপিলিম এবং নরটেন এর কার্যকারিতা কি এই দুইটি ওষুধ একই কাজ করে ডিপ্রেশন মানসিক সমস্যা ইত্যাদি তাছাড়া মাইগ্রেন ভয় ও ডিপ্রেশন মানসিক অস্থিরতা দুশ্চিন্তা প্রস্রাবের বেগে ধারণে অক্ষমতার সমস্যাও এটি দেওয়া হয় লোকজান প্রশ্ন করেছেন সব থেকে কম পাওয়ারের ঘুমের ওষুধের নাম কি এবং দাম কত কম পাওয়ারের কয়েকটি ঘুমের ওষুধের নাম এফিট্রা জিরো পয়েন্ট ফাইভ এমজি আস জিরো পয়েন্ট ফাইভ এমজি রিবো জিরো পয়েন্ট ফাইভ এমজি ওষুধগুলো নিজে নিজেই নীতি সেবন করা উচিত নয় একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন মোহাম্মদ জাকির প্রশ্ন করেছেন জুলিয়ন জিরো পয়েন্ট ফাইভ এমজি এটি কিসের ওষুধ ও খাবার নিয়ম কি এই ওষুধটা মূলত টেনশন কমানোর জন্য দেয়া হয় ঘুমের কাজ করে হতাশা ও ডিপ্রেশন দূর করে প্রতিদিন একটা করে খেতে হয় ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ ছাড়া বা অনুমতি ছাড়া ব্যবহার করবেন না ব্যবহারের আগে ওষুধের স্লিপটা ভালোভাবে পড়বেন কেননা এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে ব্যবহারের পর ডাক্তারকে আপনার অবগতি বা উন্নতি সম্পর্কে জানাবেন হাসিবা প্রশ্ন করেছেন ঘুমের ট্যাবলেট তিনটা একসাথে খেলে শরীরে কি কোনো ক্ষতি হতে পারে ঘুমের বড়ির পাওয়ারটা উল্লেখ করেননি উল্লেখ করলে ভালো হতো সাধারণত মানুষ যদি জিরো পয়েন্ট ফাইভ এমজি পাওয়ারে ঘুমের ওষুধ খায় তাহলে ঘুম থেকে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়বে আর যদি বেশি পাওয়ারের তিনটা বড়ি একসঙ্গে খান তাহলে হয়তো কয়েকদিন ঘুমই ভাঙবে না আদনান প্রশ্ন করেছেন এজেন্টা এটা কোন রোগের ওষুধ যদি কেউ জানেন তাড়াতাড়ি উত্তরটা দেবেন এটা যাদের ডিপ্রেশন তথা অবসাদ দুশ্চিন্তা ও ইত্যাদি কারণে এবং ঘুম আনয়ন করার জন্য এটা দেওয়া হয়